At any moment at any moment মানে যে কোনো মুহূর্তে সে যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে he might wake up at any moment he might wake up at any moment speak ill of speak ill of মানে খারাপ কথা বলা বা কারো সম্পর্কে কিছু খারাপ কথা বলতে হলে এই ফ্রেজটি ব্যবহার করা হয় যেমন তোমার বন্ধুদের সম্পর্কে খারাপ কথা বলো না don't speak ill of your friends don't speak ill of your friends out of sight out of sight মানে দৃষ্টির বাইরে চোখের আড়াল হলেই মনের আড়াল out of sight out of mind out of sight out of mind bump into bump into মানে অপ্রত্যাশিতভাবে কারো সাথে দেখা হওয়া বা ধাক্কা লাগা যেমন আমার গাড়িটি দেওয়ালে ধাক্কা খেল my car ran bump into the wall my car ran bump into the wall আবার একটা উদাহরণ দেখা যাক আমি সত্যিই খুব দুঃখিত তোমাকে ধাক্কা লাগায় I am really so sorry to bump into you i am really so sorry to bump into you. In memory of In memory of মানে স্মরণে তিনি তার স্ত্রীর স্মরণে কিছু গাছ লাগিয়েছিলেন He planted some trees in memory of his wife. He planted some trees in memory of his wife. On account of on account of মানে কারণে সে তার স্বাস্থ্যের কারণে মদ্যপান করে না he doesn't drink alcohol on account of his health on behalf of on behalf of মানে পক্ষে বা সমর্থনে সে পরিকল্পনার পক্ষে বক্তব্য রেখেছিল he spoke on behalf of the plan He spoke on behalf of the plan. On and on. On and on মানে অবিরাম বা লাগাতার সারা সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে it rained on and on all the week it rained on and on all the week that's enough that's enough মানে এটাই যথেষ্ট এটা আমার জন্য যথেষ্ট that's enough for me that's enough for me a leap in the dark a leap in the dark এর মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া পরীক্ষাটি ছিল অন্ধকারে ঝাঁপ দেওয়া the experiment was a leap in the dark the experiment was a leap in the dark give up give up মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া তোমার স্বপ্নকে কখনো ছেড়ে দিও না never give up your dreams never give up your dreams বা বলতে পারি আমি ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছি I am trying to give up smoking I am trying to give up smoking pay for pay for মানে দাম দেওয়া তুমি বইটির জন্য কত টাকা দিয়েছিলে how much did you pay for the book how much did you pay for the book come across come across মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া যেমন আজ বিকেলে আমার অফিসে হঠাৎ করেই এসো come across to my office this afternoon Come across to my office this afternoon. Mess up mess up মানে হচ্ছে খারাপ করে দেওয়া বা গড়বড় করে দেওয়া যেমন আমার চুল খারাপ করবে না don't mess up my hair don't mess up my hair এটি আপনার সিস্টেমকে গড়বড় করে দেবে this will mess up your system These will mess up your system. Figure out figure out মানে আন্দাজ করা হিসাব করা বা বোঝা কিভাবে এটা করব তা আমি বুঝতে পারছি না I didn't figure out how to do it I didn't figure out how to do it দয়া করে মোট খরচের হিসাবটা করো Please figure out the total cost. Please figure out the total cost. Hold on. Hold on মানে ধরো বা ধরে রাখা আমাকে শক্ত করে ধরে রাখো hold on to me tight hold on to me tight তুমি কি এক মিনিট দয়া করে ধরবে could you hold on a minute please Could you hold on a minute, please? Speak up speak up মানে জোরে বলা কেন তুমি জোরে কথা বলছো না why don't you speak up why don't you speak up rest assured rest assured মানে নিশ্চিত হওয়া এটি নিশ্চিত যে আমরা যাবো Rest assured that we will go. Rest assured that we will go. For God sake for God sake মানে ভগবানের দোহাই ভগবানের দোহাই একটি চাকরি খোঁজো for God sake find a job for God sake find a job overall overall মানে সব কিছু মিলিয়ে যেমন সব মিলিয়ে তার স্কোর সত্তর পার্সেন্টের উপরে overall his score is above seventy percent overall his score is above seventy percent hurry up hurry up মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো না হলে আমাদের দেরি হয়ে যাবে hurry up or we will be late Hurry up or we will be late. Make the most of make the most of এর মানে পূর্ণরূপে তোমার অবসর সময়ের পূর্ণ লাভ ওঠাও make the most of your leisure time make the most of your leisure time as you like as you like মানে যেমন তোমার ইচ্ছা তোমার পছন্দ মতো সময় নাও take as much time as you like take as much time as you like to betray to betray মানে বিশ্বাসঘাতকতা করা বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা খুব খারাপ to betray friend is very bad To betray a friend is very bad. At first sight at first sight মানে প্রথম দেখাতেই প্রথম দেখাতেই কোনো ব্যক্তিকে বা জিনিসকে বিচার করবে না ডোন্ট জাজ এনি পার্সন অর থিং অ্যাট ফার্স্ট সাইট ডোন্ট জাজ এনি পার্সন অর থিং অ্যাট ফার্স্ট সাইট অ্যাট লিস্ট অ্যাট লিস্ট মানে কমপক্ষে বা অন্তত এটির জন্য কমপক্ষে হান্ড্রেড ডলার লাগবে বা এটির জন্য কমপক্ষে হান্ড্রেড ডলার খরচ হবে it will cost at least hundred dollar it will cost at least hundred dollar patch up patch up মানে সাময়িকভাবে মিটিয়ে ফেলা বা ঠিক করা যেমন আমার মনে হয় তোমার ঝগড়াটা মিটিয়ে ফেলা উচিত I think you ought to patch up your quarrel. I think you ought to patch up your quarrel. Not at all. Not at all মানে একদমই না মোটেও না যেমন আমি এটি নিয়ে মোটেও খুশি নই I am not at all happy about it I am not at all happy about it at any cost at any cost মানে যে কোনো মূল্যে যেমন আমরা যে কোনো মূল্যে এটি করব we will do it at any cost we will do it at any cost by the way by the way মানে যাই হোক যাই হোক জন কেমন আছে by the way how is John by the way how is John look around look around মানে চারপাশে দেখা বা আশেপাশে দেখা যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে তোমার কাছে পনেরো মিনিট সময় রয়েছে চারপাশটা দেখার জন্য you have fifteen minutes to look around you have fifteen minutes to look around